আমার মা যখন এক টাকাওয়ালা লোকের হাত ধরে বাড়ি ছাড়েন তখন আমার বয়স সবে পাঁচ বছর সেদিন বাবা আমাকে জড়িয়ে ধরে খুব করে কেঁদেছিলেন আমি তখন কিছু না বুঝলেও বাবার কান্না আমার ছোট হৃদয় তীরের মতো আঘাত করছিল বাবা মেয়ের এরকম জড়াজড়ি করে কান্না করা দেখে সবাই কেঁদেছিলেন আশেপাশের সবাই আমার মাকে ছিছি করছিল এত ফুটফুটে একটা মেয়ে রেখে অন্য পুরুষের হাত ধরতে পারলো টাকার লোভে এর কয়েকদিন পরেই একটি প্যাকেটে করে মা একটি ডিভোর্স লেটার আর একটি চিঠি পাঠিয়েছিলেন বাবা চিঠিটি পড়ে অত্যন্ত রাগে চিঠিটি ছেড়ে ফেলে এবং সাথে সাথে ডিভোর্স পেপারে সাইন করে দেয় সেই চিঠিতে কি লেখা ছিল বাবা ছাড়া আজ পর্যন্ত কেউ জানে না দাদাবাড়ির সবাই আমাকে আদর ও স্নেহ করতেন আর বাবার কলিজার টুকরো ছিলাম আমি একমাত্র রাজকন্যা তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর বিয়ে করবে না কেবলমাত্র আমার জন্যই কারণ সৎমা যদি আমাকে অত্যাচার করে আমার প্রতি যদি অবহেলা করে তাহলে নাকি এর কষ্ট তিনি নিতে পারবেন না কিন্তু কয়েক মাস যেতেই আমার দাদি বাবার নিকট আবদার করে বসে যে তাকে বিয়ে করতে হবে কিন্তু বাবা তার সিদ্ধান্তে অটল ছিল বাবার একটাই কথা আমার মেয়েকে নিয়ে আমি আমার সারা জীবন কাটিয়ে দিব তবুও আমার কোনো নারীর প্রয়োজন নেই কিন্তু আমার দাদি বাবাকে বারবার বোঝাচ্ছিলেন তোর মেয়ে এখন ছোট তার একটা মায়ের দরকার আছে এভাবে দাদি অনেক প্রচেষ্টার ফলে বাবাকে দুই বছর পর বোঝাতে সক্ষম হলেন কিন্তু বাবার একটা শর্ত ছিল যে মহিলাকে বিয়ে করবে সেই সন্তান জন্মদানে অক্ষম হতে হবে আমার দাদি বাবার কথা রাজি হলেও অনেক চিন্তায় ছিলেন এমন মেয়ে কোথায় পাবে তিনি অবশেষে এক ডিভোর্সি বন্ধা মহিলাকে পাওয়া গেল তিনি সন্তান জন্মদানে অক্ষম ছিল এর জন্য তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় আমার ঠিক মনে আছে বাবার বিয়েতে কোনো রকম বড় আয়োজন ছিল না শুধুমাত্র দুই এক পরিবারের কয়েকজন লোক ছিল বিয়ের রাতে আমি দাদুর ঘরে ছিলাম ওই সময় বাবা এসে আমাকে দাদির ঘর থেকে ওই মহিলার নিকট নিয়ে গেল তখন বাবা মহিলাটিকে উদ্দেশ্য করে বলে আমি জানি না লাইলা তুমি আমার মেয়েকে পরিপূর্ণভাবে নিজের মেয়ের রূপে গ্রহণ করতে পারবে কিনা তবে তোমার নিকট একটাই অনুরোধ ওকে কখনো অবহেলা করো না আমার মেয়ে আমার হৃদয়ের একটি অংশ আশা করছি তুমি একজন স্ত্রী হয়ে নিজের স্বামীর হৃদয়ে ক্ষত তৈরি করবে না আমি জানি তুমি সন্তান জন্মদানে অক্ষম তাই আমি তোমাকে একটি হীরা উপহার দিলাম আশা করছি তুমি এর উপযুক্ত যত্ন করবে আমার নতুন মাসি দিন আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন আর আমার বাবার চোখে ছিল সুখের অস্ত্র আমার বাবা আমাদের দুজনকে রুমে রেখে বাইরে চলে গিয়েছিল তখন নতুন মা আমাকে তার কোলে বসিয়ে নানান কথা জিজ্ঞেস করতে লাগলো আমার কি পছন্দ আমি কি খেতে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি আর আমিও অবুজ বাচ্চাদের মতো সব উত্তর দিতে লাগলাম এভাবে যাচ্ছিল আমাদের সুন্দর জীবন আমি আমার নতুন মায়ের কারণে কখনো আমার আপন মায়ের শূন্যতা অনুভব করিনি তিনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন তাই আমার কখনো মনে হতো না যে তিনি আমার সৎ মা পাশের পাশের আন্টিরা আমাকে ডেকে নিয়ে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আমার সৎ মায়ের ব্যাপারে যে তিনি আমাকে মারে কিনা বা বকা দেয় কিনা আমি ছোটবেলা থেকে সত্য বলতাম এই সদা সত্য কথা বলা আমি আমার নতুন মায়ের কাছ থেকে শিখেছি পাশের বাসার আন্টিরা যখন আমার মুখ থেকে সৎমায়ের প্রশংসা শুনলেন তখন তারা অবাক হলো এই ভেবে যে সৎমা এত ভালো হয় আমার মা ধর্মীয় শিক্ষায় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় উভয় পারদর্শী ছিলেন যার ফলস্বরূপ আমি ছিলাম স্কুলের ফার্স্ট গার্ল এভাবে কেটে গেল পনেরোটি বছর আজ আমি মেডিকেলের একজন স্টুডেন্ট আমার এই সফলতার পিছনে একজনেরই অবদান আর তিনি হলেন আমার মা মানে আমার নতুন মা নতুন মা কেন বলছি তিনি এখন আমার একমাত্র মা গ্রামের সবাই আমাকে নিয়ে গর্ববোধ করে যে আমি একজন ডাক্তার হব ভবিষ্যতে কিন্তু তার থেকেও বেশি গর্ববোধ করে আমার সৎমাকে নিয়ে কারণ আমার এই সফলতার পিছনে একমাত্র ক্রেডিট তারই আজ ক্লাস শেষ করে বাসায় ফিরেছি হঠাৎ বাড়ির মধ্যে সামান্য কোলাহল দেখতে পাচ্ছি আমি ভিড় ঠেলে সামনে এগোতেই সবার নজর আমার দিকে হঠাৎ একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল আর আমি নিজেকে তার থেকে দূরে রাখার চেষ্টা করছি ছোটবেলা থেকেই আমার স্মৃতিশক্তি অনেক ভালো ছিল যে কারণে এই মহিলাকে চিনতে আমার কষ্ট হয়নি হ্যাঁ ইনি আমার জন্মদাত্রী মা <laughs> যে জন্ম দিয়েও মায়ের মর্যাদা রাখতে পারেনি শুনেছি তিনি যাকে বিয়ে করেছিলেন সেই পুরুষও সন্তান জন্মদানে অক্ষম ছিলেন আমি তার থেকে দূরে সরে বললাম যখন নিজের সুখের জন্য পাঁচ বছর একটি শিশুকে রেখে অন্য পুরুষের হাত ধরেছিলেন তখন কোথায় ছিল এই ভালোবাসা এখন আসছেন দরদ দেখাতে আর ওই মহিলাকে দেখুন যিনি আপন মা না হয়েও আমাকে মায়ের ভালোবাসা থেকে কখনো বঞ্চিত করেনি ওনার থেকে শিক্ষা নেন আমি জানি আজ আপনি কেন এসেছেন কিন্তু আজ আপনাকে আমার প্রয়োজন নেই তো এখন এখান থেকে বিদায় হন ভরা মজলিসে আমার থেকে এ ধরনের কথা শুনে তিনি মুখে আচল লুকিয়ে চলে গেলেন আমি আমার নতুন মায়ের দিকে তাকিয়ে দেখি সে দরজার এক কোণে দাঁড়িয়ে লুকিয়ে কান্না করছেন আমি মায়ের কাছে গিয়ে কপালে একটি চুমু দিয়ে বললাম তুমি কেন কান্না করছো মা তোমার তো আজ খুশি থাকার দিন তখন তার মুখে হাসি ফুটে উঠল আমি ভাবছি কেউ পেয়েও হারায় আবার কেউ না পেয়েও প্রাপ্তির হাসি হাসে <laughs> এটাই বুঝি প্রকৃতির লীলা খেলা